আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন সো দেখছেন আমি আরেকটি সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে সাইটটির নাম জিসি লুট সো আপনারা যারা গেম ভালোবাসেন গেম পছন্দ করেন এবং বেশি বেশি গেম খেলেন বিশেষ করে আপনাদের জন্য আজকে এই সাইটটি সো পাশাপাশি যারা সার্ভে করছেন তারাও কিন্তু এই সাইটটাতে কাজ করতে পারবেন সো এই সাইটে কাজ করার জন্য অবশ্যই আপনার ইউএস এর একটা ফ্রেশ আইপি লাগবে এবং ইউএস এর একজন অরিজিনাল নাগরিকের অ্যাড্রেস নাম বয়স এগুলো লাগবে সেগুলো আপনারা আপনার আইপি প্রোভাইডারের থেকে পেয়ে যাবেন সো আমার কাছে আপনারা আইপি পাবেন এবং অ্যাড্রেসগুলো পাবেন চাইলে আমার থেকেও নিতে পারবেন আমাকে নক করবেন মেসেঞ্জারে সো চলুন আজকের সাইটের রিভিউটি আপনাদের সাথে দিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোথা থেকে সার্ভে করবেন এবং কীভাবে উইথড্র করবেন সকল বিষয় নিয়ে সো ছোট্ট একটা ইন্টার দিচ্ছি এরপরে শুরু করে দিচ্ছি আজকের টপিক জিসিলু এমন একটি সাইট আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে খুব সহজেই কাজ করতে পারবেন এবং বেশ কিছু আপনারা কাজ পাবেন তো তার জন্য আপনাদেরকে এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই তিনটি দেওয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে সো আমরা এখানে ইমেল পাসওয়ার্ড এবং আমাদের পাসওয়ার্ডটা আবার রিটাইপ করার পরে আমরা ফিরে আসছি ভিডিওতে তো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ব্যাক করলাম সো অ্যাকাউন্টে সাইন ইন করার জন্য আপনারা সাইন ইন লিঙ্কটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টে সাইন ইন করলে পেয়ে যাবেন বোনাস তো আমরা এখানে সাইন আপ নাও এটাতে ক্লিক করে দিচ্ছি আমরা পাসওয়ার্ডটা সেভ করে দিলাম এরপরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনাদের ইনফরমেশনগুলো আপনাদের নাম অ্যাড্রেস ইনফরমেশনগুলো এখানে দিতে হবে এবং তারপরে কমপ্লিট সাইন আপ আপনারা করতে পারবেন সো আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো দেওয়ার পরে আবার ভিডিওতে ব্যাক করছি সাথে থাকুন সো আমাদের ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করে নিলাম তো আপনাদের ইনফরমেশনগুলো ঠিকঠাক হয়েছে কিনা এটা চেক করা দেখবেন এখানে টিকমার্ক আসবে সো এরপরে আমরা কমপ্লিট সাইন আপে ক্লিক করে দিলাম কমপ্লিট সাইন আপে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে অ্যাকাউন্টটি সাইন আপে তো আপনাদের এখানে দেখবেন একটা লেখা আসবে যে আপনার ইমেলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে সেই কোডের মাধ্যমে আপনাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে সো আমরা এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এরপরে আমাদের জিসি লুটের মেইন ইন্টারফেসে নিয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টটা মেল ভেরিফিকেশন হয়ে যাবে তো দেখেন তারা থ্যাংক ইউ জানিয়েছে তো আমরা এখন লগ ইন করছি জিসি লুটের অ্যাকাউন্টে সো আমাদের এখানে লগ ইনের ইন্টারফেস আসছে আমরা সাইন ইন করে দিলাম তো এই হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস এবং আমার রেফারেল লিঙ্কটা ইউজ করলে যেটি কিনা ডিসক্রিপশন বক্সে পাবেন ওইখান থেকে আর কিছু বোনাস পেয়ে যাবেন তো এখানে আমাদের এখন হোম পেজে রয়েছি আমরা তো এখানে যে সার্ভে দেখছেন এই সার্ভে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে সার্ভেগুলো চলে আসবে বড় বড় যে সমস্ত সার্ভে প্রোভাইডার রয়েছে আপনারা তাদের নামগুলো এখানে দেখতে পাবেন peanut peanut lab your service you know সিপিএক রিসার্চ এবং রেভিনিউ ওয়াল সহ আরও বেশ কয়েকটা সো আপনারা এখান থেকে সার্ভেগুলো করে আর্নিং করতে পারবেন এরপরে আসছে আপনার ওয়াচ আপনারা এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন সো আমরা যদি এখানে ওয়াচে চলে যাই এখানে আমরা দেখতে পাবো এখানে দুইটি ভিডিও তারা দিয়েছে সো আমরা একটা ভিডিওতে যদি ক্লিক করি এখানে দেখবেন আপনার এখানে তিনটা ভিডিও ওয়াচ করতে হবে অ্যাড ক্রেডিট আনলিমিটেড টাইমস আপনারা এখানে সাত পয়েন্ট পাবেন তো এখানে আপনারা তিনটা ভিডিও দেখে পাঁচ পয়েন্ট পাবেন সো আমি বলবো এই অপশনটা আপনাদের স্কিপ করতে শুধু শুধু এখানে সময় নষ্ট করে লাভ নেই তো এরপরে এসছে অফার তো অফারে আপনারা বেশ কয়েকটা অফার পেয়ে যাবেন এই অফার ওয়ালে থাকছে AdGem AdGate Media OfferToro AdSense Media সহ আরও বেশ কয়েকটি কোম্পানির অফার সো আপনারা এখানে অফারগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন এরপর আসছে উইড্রো নিয়ে আপনারা আর্নিং করলেন এখন উইড্রো কীভাবে করবেন এই দেখেন এখানে গিফট কার্ডস অ্যান্ড ক্যাশ লিখে আছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আপনার ক্যাশ আউট অপশনগুলো আপনি দেখতে পাবেন সো দেখেন আপনাদের এখানে অনেকগুলো কার্ড রয়েছে বেশ অনেকগুলোই কার্ড রয়েছে আপনারা কিন্তু এই কার্ডগুলোর মাধ্যমে উইড্রো করতে পারবেন সো অনেকগুলো কার্ড থাকলেও আমরা শুধুমাত্র বাংলাদেশ থেকে যে সমস্ত কার্ড সহজে সেল করতে পারবো আমরা সেগুলোই দেওয়ার ট্রাই করব। যেমন এখানে ভিসা কার্ড রয়েছে গুগল পে কার্ড রয়েছে আমরা সোমরে করে দিচ্ছি এখানে আমাদের দেখবেন আরও কয়েকটি কার্ড রয়েছে তো আপনারা এখানে কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যারা গেম খেলেন আপনারা এখানে অনেক ধরনের গেমিং কার্ড এবং স্ক্রিন কার্ড পেয়ে যাবেন তো আপনারা চাইলে এগুলোতেও উইড্রো দিতে পারবেন এরপরে আমরা রিওয়ার্ড লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা রিওয়ার্ড লিঙ্কে ক্লিক করে উইড্রো যদি করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন কার্ডে কনভার্ট করতে পারবো সেম এজ আমাদের রেজার গোল্ড আছে তো আমরা এই সমস্ত কার্ডেই কিন্তু উইথড্র করব যেন আমরা বাংলাদেশ থেকে খুব সহজে কার্ডগুলো বিক্রি করতে পারি তো এই হচ্ছে আজকে আমাদের এই সাইট জিসিলুট আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা এখান থেকে ভালোভাবে আর্নিং করে উইথড্র করতে পারবেন তো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ